আলমিনের নিদর্শন উটের মধ্যে মানুষের জীবনের জন্য জানার জন্য অনেক শিক্ষণের বিষয় রয়েছে বন্ধুরা আমার আমি আয়াত্তির তাফসির পড়তে গিয়ে আমার তো কোনো এলেম নাই কোনো জ্ঞান নাই ছোট্ট মানুষ কোনো এলেম কালাম আমার নাই আমি তেমন কোনো লেখাপড়া জানি না আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে উট সম্পর্কে খানার তফসির পড়তে পড়তে সতেরো দিন পর্যন্ত পড়েছি কখনো বিজ্ঞানের কাছে গিয়েছি কখনো চিকিৎসার কাছে গিয়েছি কখনো আবার কোরআনের কাছে ফিরে এসেছি সতেরো দিন পর্যন্ত আমি আফালায়াং জরুন আইল আলিবিলি কাইফা খুলিকাত এই আয়াতের তাফসির পড়তে থেকে পদ্মবদীর যতটুকুন আমি তত্ত্ব সংগ্রহ করেছি তাতে আমার দানামতে এখনও পর্যন্ত সতেরো বছর হায়াত যদি আল্লাহ আমারে দান করে তাহলে সতেরো বছর পর্যন্ত যদি আমি আয়াতের উপরে যদি ব্যাখ্যা শিখতে চাই আমার মতো রুহুল আমিনের কাছে হার হয়ে যাবে আমার জীবন শেষ হয়ে যাবে আফালায়াং জুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আয়াতের তাফসির আমি বুঝবো না কেন প্রতিদিন যখনই কোনো কিছু জানতে যাচ্ছি নতুন নতুন তত্ত্ব বের হচ্ছে আমি যখন এটা দেখতে গেলাম কেন আল্লাহ উঠকে আমাদের জন্য নিদর্শন বানালেন তো আপন জনের আমার কান লাগায় শোনেন আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে একটা প্রাণী দিয়েছেন উঠ যে উটের কোনো রোগ হয় না উটের কোনো অসুখ হয় না যদি কোনো পশু প্রাণীগুলো অসুখ হয় তার জন্য ডাক্তার প্রয়োজন হবে চিকিৎসকের প্রয়োজন হবে ওষুধের প্রয়োজন হবে হবে কিনা কথা বলেন হবে কিনা আমাদের অসুখ হয় আমাদের ডাক্তার আছে বলেন তো সুন্দরবনের প্রাণীগুলির যখন অসুখ হয় তার কি কোনো পশু ডাক্তার আছে আমাদের ছাগল গরুগুলি অসুখ হলে মুরগিগুলি অসুখ হলে আমরা ডেরামাইসিন দিই আমরা তার অনেক রকমের সুস্থতার জন্য অনেক ভেটগুলি তারে দেই সুন্দরবনে যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলোর জন্য কি কোনো চিকিৎসক আছে কোনো ওষুধ আছে কিনা বলেন মরুভূমির উঠটার কোনো রোগ আল্লাহ দেয় না কারণ ওর যদি অসুখ হয়ে যায় রোগ হয়ে যায় চিকিৎসা কে করবে তারপরে উঠ হলো একটা প্রাণী যার একটা মাত্র রোগ হয় এই উটটার যদি কখনো এই রোগটা হয় ওই রোগটার নাম হলো হায়াম রোগ রোগের নাম কি বলেন হায়াম রোগ এ হায়াম রোগ যদি উটের কখনো দেখা দেয় তার লক্ষণ হলো উটটা সূর্যের দিকে তাকায় থাকে সূর্যের দিকে উটটা তাকিয়ে থাকে যত দিন চলে যায় খাবার দাবারগুলি ছেড়ে দিয়ে উঠ শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে আর তার চিকিৎসার জন্য তার সুস্থতার জন্য যেন মালিকের কাছে দুইটা চোখের পানি দেয়া যেন মোরাদার দেয় আল্লাহ মরুভূমির মধ্যে আমি আছি আমার দেখার কেউ নাই তুমি ছাড়া সম্মানিত ভাইরা আমার ওই মরুভূমির মধ্যে দুই একটা সাপও থাকে যেই সাপগুলো সবচাইতে বড় বিষধর সবসময় লক্ষ্য করবেন গভীর জঙ্গলের সাপগুলি বেশি বিষধর হয় পাহাড়ি সাপগুলি বেশি বিষধর হয় মরুভূমির সাপগুলি বেশি বিষধর হয় ওই বিষধর সাপ ওইটা উট আকাশের দিকে তাকিয়ে থাকা উটের দিকে আস্তে আস্তে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উটের মাথাটা নিচু করে দেয় ওটা মাথা নিচু করেই ওই বিষধর সাপটাকে সে খেয়ে ফেলে বিষধর সাপটা যখন খেয়ে ফেলে প্রচন্ড রকমের তার যন্ত্রণা শুরু হয় যন্ত্রণা যত বেড়ে যায় সঙ্গে সঙ্গে তার শান্তিও তত যন্ত্রণা যত বাড়ে তার শান্তি কথা বলছে না যত গুপ্ত হত্যা হবে যত জেল হবে যত জরিমানা হবে যত নিষিদ্ধ হবে তার সামনে শপথ তার সামনে সঞ্চয় তার সামনে সফলতা ততই কাছে আসবে কথা বলে ঠিক না বেঠিক মনে করবেন না বিষধর সাপ খেয়ে ফেলেছে মারা যাবে মনে এটা ভাবার কোনো অবকাশ নেই উটের থেকে শিক্ষা গ্রহণ করুন উটের মালিক তাকে সুস্থ হওয়ার জন্য বিষধর সাপ খাওয়াই দেয় এই মুসলমানের এই মুনাফেকি রোগকে সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আর এক মুনাফেকদের দিয়ে তাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে নেয় ওই পরীক্ষায় যদি কোনো মোমেন দাঁড়িয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করে দেয় কতক্ষণ ঠিক না বেঠি অবশ্যই এই জন্য ভয় পাওয়ার কিছু নেই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে হাত্তা না শুরু না আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমার সাহায্য না আসে মরুভূমির মধ্যে উটের কাছে কেউ কি ছিল কথা বলেন কেউ ছিল কেউ ছিল না উটের কাছে তাকে চিকিৎসার জন্য কার পক্ষ থেকে রহমত আসলো জোরে বলেন কার সুতরাং কথা ভাবার সুযোগ নেই যারা কামাতে দিনের কাজ করে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতেছে তাদেরকে এইরকম মরুভূমির অসহায় মানুষের মতো মনে করার কোনো সুযোগ নেই ভাববেন না যে তার আশেপাশে কেউ নেই সব মানুষ যখন তার পাশের থেকে সরে যায়